সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা খুবই স্পেশাল ক্লাস করতে যাচ্ছি ক্যানভার উপরে যেটা আমার মনে হয় না বাংলাদেশের কেউ এটা না কখনো ক্লাস করছে বা এরকম ভিডিও কেউ ম্যাক করছে তো সেরকম একটা ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি আজকে আমরা সেটা হচ্ছে ক্যানভা নিয়ে ক্যানভা দিয়ে কিভাবে আপনি শিডিউল আকারে মানে অটোমেশনের মতো বা অটোমেশন সফটওয়্যার যেমন আমরা শিডিউল আকারে পোস্ট করতাম বা শিডিউল করতাম একটা কিন্তু টুলস দিয়ে কিন্তু এখন আজকে আমরা যে সিস্টেমটা দেখাবো এটা জাস্ট ক্যানভা দিয়ে আপনি এরকম অটোমেশন পোস্ট বা অটোমেটিক পোস্ট এগুলো কিন্তু করতে পারবেন একদম অটোমেশন সফটওয়্যার ধরতে গেলে একদম অটোমেশন সফটওয়্যার মতো কাজ করবে মানে টোটাল আপনাকে আর আলাদা করে মানে ক্যানভার জন্য ক্যানভার পোস্টগুলো আমরা এক জায়গায় নিয়ে তারপরে কি করতাম ওইটা শিডিউল করতাম সেরকম করার কোনো প্রয়োজন নাই জাস্ট আমার ভিডিওটা দেখবেন তারপরে আপনি নিজেই আপনার যদি আট দশটা বিশটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু আপনি ইজিভাবে এখানে কিন্তু কাজ করতে পারবেন বা শেয়ার করতে পারবেন বা শিডিউল করে রাখতে পারবেন সেখানে আপনাকে সোশ্যাল মিডিয়াতে বা আপনার ফেসবুক টুইটার লিঙ্কডিং পিন্টারেস্ট আরও আদার্স যেগুলো আছে এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো সেটা কিভাবে হয় সেটাই আজকে দেখি ঠিক আছে তো এটা খুবই স্পেশাল ক্লাস এটা আমরা ক্যানভা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো আমি আস্তে আস্তে ধীরে ধীরে সব ধরনের টিক্স আপনাদেরকে শিখাবো ওকে তো আমরা ডাইরেক্ট চলে যাবো ক্যানভাতে হ্যাঁ ক্যানভা লিখে সার্চ করবো অবশ্যই প্রিমিয়াম লাগবে আর এখানে অ্যাভেলেবল বাংলাদেশে মনে করেন চল্লিশ টাকা দিয়ে ক্যানভা প্রিমিয়াম প্রো দিয়ে দিতেছে অনেকগুলো গ্রুপে হ্যাঁ তো আপনারা চাইলে চল্লিশ টাকা দা প্রোটা কিনে নেবেন তাহলে আপনি যে কোনো ধরনের জিনিস ইউজ করতে পারবেন ফ্রিতে প্রোতে কোনো প্রকার পরে কোনো সমস্যা হবে না কপিরাইটে কোনো সমস্যা নাই ঝামেলা নাই ওকে ধরেন এটা কিভাবে করতে হয় আমরা প্রথমেই দেখেন এখানে আমরা আমরা হোমে চলে আসবো ক্যানবা লিখে যখন সার্চ করবেন এরকম একটা অপশন চলে আসবে আপনার পোস্টগুলো দেখতে পারবেন প্রজেক্টগুলো দেখতে পারবেন তো এগুলো দেখার পরে আমরা দেখেন নিচের দিকে আসবো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে হ্যাঁ তো আমরা দেখেন নিচের দিকে আসবো home template project class work brand content planner এখানে দেখেন যখন আপনি কন্টেন্ট প্ল্যানারেতে আসবেন তখন আপনার এই কাজটা মানে এটা কিন্তু টুলস অপশনে থাকবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এটা টুলস অপশনে থাকবে আমরা এখানে কি করব কন্টেন্ট প্ল্যানারে ক্লিক করব তো এবার আসি হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা আপনি কয় তারিখ পর্যন্ত আপনি শিডিউল করবেন এখানে কিন্তু করতে পারবেন দেখেন এটা নভেম্বর ডিসেম্বর আপনি অনেক মানে <laughs> মানে ধরতে গেলে দুই তিন বছর চার বছরের জিনিসগুলো কিন্তু আপনি এখানে শিডিউল করে রাখতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আপনার তো আমরা যেটা করব আমরা দেখি নভেম্বরটা দেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওকে নভেম্বরের আজকে হচ্ছে ধরেন পঁচিশ তারিখ চলে গেছে ফ্রাইডে তা আজকে ছাব্বিশ তারিখ পড়ছে তো আজকে আমরা ছাব্বিশ তারিখে শিডিউল করতে পারি পাশাপাশি এখানে এগুলো আমরা কিন্তু শিডিউল আকারে পোস্ট করে রাখতে পারি সেটা কিন্তু আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কগুলোতে কিন্তু অটোমেটিক পোস্ট হবে যদি আমরা এখান থেকে শিডিউল করি কিন্তু এর জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে ফার্স্ট টাইমে আপনাকে এখানে আপনার সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করতে হবে তো এটা কীভাবে করতে হয় দেখি আমরা তো এখানে দেখেন প্লাস একটা আইকন আছে ছোট করে ধরেন এবার আপনার ধরেন এই পোস্টটা আমি একটা জায়গায় করতে চাচ্ছি তাহলে এখানে করতে পারবেন কিন্তু এখান থেকে কিন্তু কানেক্ট করার অপশন নাই ফেসবুক যে আপনি কানেক্ট করবেন বা টুইটার সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন এখানে কিন্তু এই অপশনটা নেই আপনি ডাইরেক্ট এখানে পোস্ট করতে পারবেন বা শিডিউল করতে পারবেন তো আমি আগে কানেক্টটা করি তারপরে ধরেন বাকি জায়গায় আসতেছি ওকে তো আমি সরাসরি ধরেন আমার একটা হোমে চলে যাব হ্যাঁ আমি ক্যানভাতে চলে আসি ক্যানভাতে চলে আসলাম এটা আমি একটা ট্যাপ রাখলাম সহজ করার জন্য আর এখানে আমার কন্টেনে চলে আসবো ওকে আমরা সরাসরি যে কোনো একটা কন্টেনে যাব ওকে কন্টেনে ক্লিক করলাম এটা উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমার সোশ্যাল নেটওয়ার্কগুলো কানেক্ট করা তাছাড়া কোনো উদ্দেশ্য নাই ওকে তো আমি যেটা করব এখান থেকে দেখেন শেয়ার লেখা আছে শেয়ার আমি শেয়ারে ক্লিক করব নিচের দিকে লেখা আছে শেয়ার অন সোশ্যাল সোশ্যাল লেখা আছে শেয়ার অন সোশ্যাল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন আপনি অনেকগুলো কিন্তু ই পাচ্ছেন Instagram business Instagram personal Facebook page Twitter Facebook group এগুলো স্টোরি লিঙ্কডিং এগুলো থামলেন আরও অনেক কিছু পাবেন এখানে সার্চ করলে আরও সোশ্যাল নেটওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ তো আমরা আপাতত ধরেন আমার ফেসবুক পেজের ভিতরে আমি শিডিউলটা করতে চাচ্ছি তো আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর তো এখানে দেখেন ওই জায়গায় কিন্তু কানেক্ট এই জায়গায় কিন্তু কানেক্টের অপশন নাই কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করে নেবো হ্যাঁ শেয়ারের এখান থেকে তো আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করব আমার ফেসবুকটা একটু উপরের দিকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তো আমি ধরেন আমার ফেসবুকটা কানেক্ট করি এখানে দেখেন আমার ফেসবুকের নাম হচ্ছে মানে শহীদাকন্দ কন্টিনিউ অ্যাজ শহীদাকন্দ ওকে আমরা এটা কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে আপনি আপনার কোন পেজের ভিতরে এই পোস্টটা করতে চাচ্ছেন বা শিডিউলটা করতে চাচ্ছেন সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওকে তো ধরেন আমি আমার একটা পেজের ভিতরে দেখি আমার এখানে কয়টা পেজ আছে ধরেন আমার এটা পেজ আছে হচ্ছে ফ্রিলান্সার রাজ্য আমি চাচ্ছি এটার ভিতরে আমি শিডিউলটা করব হ্যাঁ এটা করার পরে আমি এখান থেকে নেক্সট করব নেক্সট করার পরে বাকি যেরকম ইয়েস মেস আছে ক্যানভা এগুলো আমরা ডান করে দিব ওকে করে দিব ওকে করে দিলাম দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ দেখেন শহীদ এখন তো প্রোফাইল থেকে ফ্রিলান্সার রাজু পেজটা আমি সিলেক্ট করে দিয়েছি মানে কানেক্ট করে ফেলছি এবার আমি আমার আমার এখানে চলে আসব এখানে কিন্তু আমি শেয়ার করতেছি না আমাকে কি করতে হবে শিডিউল করতে হবে তো আমি এখানে এসে আমি আমার যে শিডিউলটা আছে শিডিউলের জায়গাটা আমি এখানে এসে আমি একটু রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে ধরেন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এখানে দেখেন একটা একটা কালার চলে আসছে ছাব্বিশ তারিখ এটা কোন কালার বলে আমি একজাক্টলি বেগুনি কালার মেবি তো আমরা এই কালারটা এটা বোঝাইতেছে আজকে ছাব্বিশ তারিখ ধরেন আমি চাচ্ছি যে এটা তিরিশে ডিসেম্বর বা তিরিশে তিরিশ তারিখে এটা আমি পোস্ট করবো বা একে ডিসেম্বরে আমি পোস্ট করবো বা একে নভেম্বরে সরি তিরিশে নভেম্বরে করব তাহলে আমরা যেটা করবো এখানে তিরিশে নভেম্বরটা এখানে ক্লিক করব। এবার ধরেন আমার এই পোস্টটা আমি চাচ্ছি যে এই পোস্টটা আমি করতে যে তিরিশ তারিখে আমি এই পোস্টটা শিডিউল করতে চাচ্ছি তিরিশ তারিখে যেন এই পোস্টটা আমার ওই ফেসবুকের প্রোফাইলে যেন হয়ে যায় ধরেন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে সিলেক্ট করছি সিলেক্ট করছি ওকে দেখেন সিলেক্ট হয়ে গেছে তো এখানে দেখেন শিডিউল করব আমি শিডিউল ধরেন এটা কি ফেসবুক পেজে ওকে আমরা ফেসবুক পেজে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কোনটা ফ্রিলান্সার রাজু এখানে কিন্তু চলে আসছে দেখছেন আমি এটা সিলেক্ট করলাম প্রথমে তারপর এখানে বলতেছে একটা ডিসক্রিপশন দিতে ডিসক্রিপশনটা কি আমি ধরেন আমার ইউটিউবে ডিসক্রিপশনটা দিয়ে দিছি যেহেতু আমাদের এখন অ্যাডমিশন চলতেছে এই ক্লাসের ভিতরে মানে আমাদের এক তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আর কি তো যারা ইচ্ছুক তারা আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন মোটামুটি সিট সংখ্যা খুবই সীমিত কারণ আমি খুব একটা বেশি স্টুডেন্ট নিই না কারণ আমার নিজেরও ফ্রিলান্সিং করতে হয় ওকে যাই হোক এগুলো টপিকে আমি আসতেছি না ধরেন আমি কি করব আমার ইউটিউবে চলে আসলাম আমি এখানে আমার পার্সোনাল পার্সোনাল ওকে প্রোফাইলে চলে যাব সরি তাহলে অনেক মিস্টেক হচ্ছে ওকে যাই হোক ব্যাপার না তো আমরা কমিউনিটি আসবো কমিউনিটি এসে আমি এই ডিসক্রিপশনটা নিব আমার এই ডিসক্রিপশনটা আমি এখানে পোস্ট করছি ওকে একলা ডিসেম্বর থেকে নতুন ব্যাচ শুরু একটা একটা মনে করেন কোর্সের ডিটেলস এখানে আছে আর কি ওকে এটা সম্পূর্ণ আসতে আসে না আমি একটু এডিট করি এডিট করে সম্পূর্ণ কপি করি তাহলে আর সব কিছু চলে আসবে তো ধরেন এটা কপি করলাম ওকে কপি করা শেষ তো আমার আর ইউটিউবের এই পোস্টটা এখানেই থাক আপাতত আমি এটা কেটে দিলাম তো এবার আমি আমার এই ফেসবুকের পেজে যেহেতু আমি এটা পোস্ট করতে যাচ্ছি তাহলে আমি এই কপ মানে আমার যে ডিসক্রিপশনটা আছে আমি নিচে ডিসক্রিপশনটা দিয়ে দিব হ্যাঁ তাকে একদম সিম্পল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে কি করব শিডিউল ক্লিক করব শিডিউলে ক্লিক করব তাহলে কি আমার তিরিশে নভেম্বরে আমার এই পোস্টটা রাত একটার সময় এটা পোস্টে শিডিউল হয়ে গেল দেখেন একদম সিম্পল একটা তিন মিনিটে এটা আমার পোস্ট হবে তিরিশ তারিখে তিরিশ নভেম্বরে এটা হচ্ছে শিডিউল আবার ধরেন একই ডিসেম্বরে যদি করতে চান সেটাও করতে পারবেন ঠিক আছে এবার তো আমি দেখালাম হচ্ছে জাস্ট ফেসবুকে আপনি যদি আপনার আরও পেজ থাকে তাহলে ওইভাবে আর একটা পেজ এখানে কানেক্ট করবেন সেমভাবে সেম সিস্টেম শেয়ারে যাবেন শেয়ারে যাওয়ার পরে ফেসবুক পেজে যাবেন ঠিক আছে পেজে যাওয়ার পরে এখানে আরও পেজ অ্যানাদার পেজ এখানে সিলেক্ট করতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে এখানে সেমভাবে করা যাবে ঠিক আছে okay continue okay update setting করি আমরা ইডিট সেটিংস দেখেন ইডিট সেটিংসে আসলে আমি কিন্তু বাকি সবগুলো করে ফেলতে পারবো ওকে দেখেন ইডি সেটিংসের ক্লিক করলাম এবার যদি আপনি বলেন যে আমার সবগুলো দরকার হ্যাঁ তাহলে আপনি সবগুলো সিলেক্ট করে নেবেন একবারে করে নিলে যেটা হবে এখানে আবার একটু দেখে আপনাদের হয়তো মাথার উপর দিয়ে চলে গেল তো ধরেন এখানে আসবেন শেয়ারে এখানে এসে বাকিগুলো আপনি কানেক্ট করতে চাচ্ছেন তাহলে ফেসবুক পেজে গেলাম আমি যাওয়ার পরে এখানে এটা আমার অ্যাকাউন্ট আমি অ্যানাদার পেজ এখানে সিলেক্ট করব এখান থেকে দেখেন ফেসবুক সেটিংস লেখা আছে আমরা এখানে এডিট করব হ্যাঁ আপডেট করব হ্যাঁ আপডেটের উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ইডিট সেটিংস আছে আমরা ইডিট সেটিংস করে বাকি পেজগুলো যতগুলো পেজ আছে সবগুলো আমি করতে চাইলে সবগুলো টিক দিয়ে নেক্সট করে দেবেন তাহলে সবগুলো চলে আসবে এবার যদি মনে করেন যে আমি প্রিন্টারেস্ট আনবো তাহলে আবার সেমভাবে প্রিন্টারেস্ট কানেক্ট করবেন টুইটার কানেক্ট করবেন আপনি চাইলে এভাবে অনেক কিছু কানেক্ট করা যাবে যেমন লিঙ্কডিং আছে দেখি ইউটিউব আছে কিনা ইউটিউব দেখে আসে কিনা ইউটিউব ইউটিউব মনে হয় এখানে পারমিশন নাই ওকে ইউটিউব নাই থামল্যান্ড আছে আর রিডিট দেখি রিডিট এডিট ওকে নাই প্রিন্টারেস্ট আছে আরও অনেক কিছু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া ওকে আপাতত আমাদের ওগুলো দরকার নাই ঠিক আছে যতগুলো আছে আমাদের যেগুলো কাজে লাগবে সব থেকে বেশি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার প্রিন্টারেস্ট আর লিঙ্কডিং হ্যাঁ লিঙ্কডিংও আছে এখানে থামলেন থামলার এগুলো এগুলো হচ্ছে মূল মানে মেন আমাদের যে লক্ষ্যগুলো থাকে বায়ারদের এগুলোই বেশি থাকে তাহলে আমরা কিন্তু মোটামুটি এগুলো সবগুলোই কানেক্ট করতে পারবো সেমভাবে কানেক্ট করতে হবে হ্যাঁ তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ারগুলো করতে হবে আশা করি আজকের ক্লাসের ভিতরে মোটামুটি আপনারা ক্যানভা সম্পর্কে আরেকটা স্পেশাল আইডিয়া পেয়ে গেলেন যে এখান থেকে এই কাজগুলো করা যায় আমি সামনে আরও ক্যানভা নিয়ে আরও অনেকগুলো ভিডিও বানাবো আশা করি মোটামুটি আপনাদের কাজে লাগবে আর আমাদের ক্যানভার মেন ক্লাসটা করে নিন তাহলে ক্যানভা নিয়ে আর কোনো সমস্যা হবে না ক্যানভার যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন যেমন এই ডিজাইনটা একদম সিম্পল ডিজাইন আমি এখান থেকে করছি মোটামুটি ভালো হয়নি তারপরে মোটামুটি আমার চলে যাবে আর কি তো আশা করি যে আপনারা এরকমভাবে ডিজাইন করতে পারবেন আর মোটামুটি আমি আরও কেন মানে আরও অনেক টিপস অ্যান্ড টিপস শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ